আজকে আমাদের নতুন শোরুমের গ্র্যান্ড ওপেনিং কেউ কোনো ধরনের ভুল করবে না আজকে বড় সার আসতেছে পিয়ন কই জি স্যার শোনো তুমি কিন্তু সার আসার সাথে সাথে গাড়ির দরজাটা আস্তে করে খুলে দিবা ওকে স্যার স্যার কিন্তু বদবেজাজি লোক সাবধানে আর দারোয়ান ভাই কই আসি স্যার শোনেন আপনি কিন্তু গেটটা সুন্দর করে ক্লিয়ার রাখবেন কোনো রকম যেন ঝামেলা না হয় বুঝতে পারছেন জি জি জি এই বস চলে আসছে বস চলে আসছে জলদি জলদি জলদি জলদি স্যার এনি প্রবলেম সেইটা গেল নাকি স্যার আমাকে ডেকেছিলেন শুধুমাত্র মেইল ফরওয়ার্ড করা ছাড়া আর কোন কাজটা শিখছো তুমি সরি স্যার কিন্তু কি হয়েছে যদি একটু বলতেন আমি এত বিজি একটা স্কেজুল রেখে দিয়ে তোমাদের সামান্য শোরুমের ওপেনিং ডেতে ফিজিক্যালি আসলাম you know how valuable I am right অথচ তোমার পিওন আর দারোয়ান আমাকে ন্যূনতম রেসপেক্টটা শো করতে পারলো না ওরা আমাকে সালামটা পর্যন্ত দিল না I am really feeling disgusted right now আমি দেখতেছি বিষয়টা স্যার আপনার জন্য একটা পার্সেল আসছে ওকে আমার ডেস্কে রেখে যাও ওই ছোট লোকের বাচ্চারা তবর লেগে তো আমার চাকরিটা চইলা যাইব রে সার আইলো একটু সুন্দর করে সালামটা দিতে পারলি না আমাকে অনেক বড় একটা ভুল হয়ে গেছে স্যার আর কোনোদিন এমন হবে না স্যার আমাকে মাফ করে দেন স্যার প্লিজ আমাদের ক্ষমা করে দিন স্যার ওগো ভালো মতন টাইট দিয়ে দিছি এরপর থিকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার তুমি ওদেরকে একটু ডেকে পাঠাও আমি ডাকতেছি স্যার রাইট তোমরা এদিকে আসো তো এইবারের জন্য আমাদের মাফ করে দেন স্যার প্লিজ স্যার আমাদেরকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদেরকে সালাম দিলেন আমার ছোটবেলার এক বন্ধু আমাকে একটা বই উপহার দিয়েছে এবং সেই বইয়ের একটা লাইন পড়ার পর আমি নিজের ভিতরে অনেক পরিবর্তন অনুভব করতেছি আল্লাহ আমাকে যেখানে আনছেন সেখান থেকে আমি নিজেকে সবার ঊর্ধ্বে মনে করতাম এবং আমি ভাবতাম সবাই আমার নিচে তাই তোমরা আমাকে সালাম না দেওয়াতে আমার মনের ভিতর একটা অহংকার চলে আসছিল অথচ আল্লাহ চাইলে আমার সব কিছু শেষ হয়ে যেতে পারে সালামের মাধ্যমেই মনের ভিতরের অহংকারের অবসান ঘটে আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গেছে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমারেও তোমরা মাফ করে দাও ছি ছি স্যার এরকমটা বলবেন না আমরা কিছু মনে করি নাই স্যার আজকে থেকে আমরা একে অন্যকে আগে সালাম দেওয়ার প্রতিযোগিতায় নামব ঠিক আছে ইনশাল্লাহ অহংকারের ঘটুক অবসান আর পরিবর্তনের শুরু হোক আপনার থেকে এই গরমে হাওয়া বদলে ফেলার দায়িত্ব নিচ্ছে ওয়াল্টন ফ্যান আসুন নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দিকে মনোযোগী হই হাওয়া বদলাবেই